ને ઘાટી ધ્યાન આવે અમે બહુત લોકો વસ્તુ ચાર જણ બસ જાય છે એક ઘાટી ઉઠી અને આ થન માં આવડે આવું તો นะครับแล้ว carikan naik kan କେତେ ଗାଁ ଏମିତି ତଳେ ଅଛି ଆରେ ମାଙ୍କଡ଼ ଦେଖ ଆମର ମାଙ୍କଡ଼ ଖାଲି ଯେ ମାଙ୍କଡ଼ କରିକି ଦେଖେଇଥିଲି ତ ତାର ଦେଖାଯାଇଛି ନା ନାହିଁ ପାଳ ହେଇକି ଗାଡ଼ି ବର୍ତ୍ତମାନ ରାତି ଦେଖାଯାଉଛି ରେକର୍ଡିଂ ହେଉଛି ମୁଁ କହିବାର ନାହିଁ ଭଲ ପିଛେ ପିଛେ ଯାଉଛୁ लेके जाए देखा चापल मारे चापड़ मारिया ना जहनु आउ देखा कैमरा मैन বর্তমান আমি উলহানি পড়ে আসছি

हाँ जी टुल्लू चलाते ना नहीं हाँ मुझे ओए चार ठो तो <laughs> तो उठाई दे चला उठ पर उठाई दे विजय डर ना है ହଁ ଶୋଇଲା କି ଏଟା ଆହୁରି ଅଛି ହାଡ଼ା ମାଙ୍କଡ଼ ଗୋଟେ ଦେଖା ଥାକା ଜାଗା ଚାପଳ ସେ ଚାପଳ ମାରିବନି ଏଇ ଆମର ବର୍ତ୍ତମାନ ଦେଖାଯାଉଛି ଏଇ ଦେଖ ଏଇ ଆମ ଦେଖ ବର୍ତ୍ତମାନର କିଛି ନାହିଁ ଲୋ ଆଉ କିଛି ନାହିଁ ଆଣ୍ଟି বর্তমান এই আমার এই দেখছি না আল্লাহ আল্লাহ আল্লাহ দেখাই যে পানি পানি নেবে পানি নেই Ini mangkrak apa itu? Ini mangkrak apa itu? Ini napitin, ini dinapitin nih. Kita salah holut sih. সেই জায়গাটা থেকে ভালো লাগলাম মাংকড়া জায়গা দিলে যাবো না দিল হিট মারে দেখা যাবে দেখা যাবে কেন অজি খালিটা দেখো তুই খালিটা সেটা আসলেই ওরা না গেল ଆଉ ସକାଳୁ ଆସିବା ଥିଲା ଆହୁରି ମାଙ୍କଡ଼ ଦେଖେ ବଥା ହେଇଗଲା ବେ ବଥା ହେଇଗଲା ବେ ଆଗରେ ଯେମିତି ବସିଛି थोड़ा उधर ठहल ना यार सब ଇଚ୍ଛାକୁ ଯିବା ନା ବୁଝିଲୁ ଯେଉଁ ଆଣ୍ଟି ଇନ୍ତି ରାସ୍ତା ଯିବ ଭାଇ ଇଚ୍ଛାକୁ ଯିବା ଆମେ ଇଚ୍ଛାକୁ ଇଚ୍ଛାକୁ ଯିବା ଦେଖା ଦେଖି ଆମେ ଇଚ୍ଛାକୁ ଯିବା ଏଇ ଆମର ବୋଲର ଦେଖ ସେଇ ବୋଲର ଆମେ ସେଇ ଗୋଟେ এটার বস যায় না এইসব বান্ডি যেমন এইটা আমার তল রাস্তা নাই সেই তল রাস্তাটা দেখো তল রাস্তা যাওয়া পারা যায় ଏଇଟା ଗୋଟେ ଏଇଟା ସୀମା ନା କି ଏଇଟା ଗୋଟେ ସୀମା ଫୋନ୍ କଲାଣି ଘରୁ ତା ଆପଣ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି କଲ୍ କରିଛନ୍ତି କହିଦେବି ଆଠଟା ସୀମା ସରିଲା ନା ତା ନାଳ କରିବା ନାହିଁ ବର୍ତ୍ତମାନ ଘାଟି ଶେଷ ବର୍ତ୍ତମାନ ଘାଟି ଶେଷ ଆଗକୁ କ'ଣ ଆଉ କିଛି ନାହିଁ ଯାତ୍ରା ଦେଖିବା ଆଗକୁ ଏତିକି